ও বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল আরে তবে আর বলছি কি হ্যাঁ, হ্যাঁ তোমাকে ভালো লোক দেখেই তো